মানে আমাদের ফাইবারে আমরা সোশ্যাল মিডিয়া সার্ভিস আমরা দিতে পারি কিন্তু যদি সার্ভিসগুলো দেই এখনকার সময়ে সব ভাইয়াররা ম্যানুয়ালি আসলে কাজগুলো করাতে চায় না মানে ওরা বলে কোন একটা সফটওয়্যারের সাহায্য নিতে যে আমার একটা শিডিউল করে দাও আগামী এক বছর জন্য বা ছয় মাস জন্য আমার এই শিডিউল থেকে ডেলি পোস্ট হতে থাকে মানে অটোমেটিকলি যেন পোস্ট হতে থাকে ঠিক আছে এরকম করে বলে দেয় শিডিউল পোস্ট যেটা আমরা বলে থাকি তো আজকের টপিকটা হচ্ছে মূলত শিডিউল পোস্ট নিয়ে আমরা কিভাবে শিডিউল পোস্টটা করতে পারি কোন সফটওয়্যার দিয়ে আমরা শিডিউল পোস্টটা করব সেটাই দেখবো আজকে যেহেতু আমরা এখনো কিন্তু আমরা কেউ সোশ্যাল মিডিয়ার সার্ভিস দিতেছি না আর একটু আমরা দেখি সোশ্যাল মিডিয়ার সার্ভিস গুলো কি ধরনের মানে কত বাজেটের ভিতরে পাওয়া যায় আমরা একটু মার্কেটটা রিসার্চ করি ঠিক আছে আমরা চলে যাই ফাইবারে ফাইবার ডট কম আমাদের এই কাজটা আমি এর আগেও তিনটা তিনটা বাইরের কাছ থেকে নিয়েছিলাম বুঝছেন ওরা টোটাল সবগুলো পোস্ট আমাকে দিয়ে দিছিল সব কন্টেন্ট দিয়ে দিছিল আমি জাস্ট ছয় মাসের করে ছয় মাস ছয় মাস আর হচ্ছে তিন মাস শিডিউল করেছিলাম করার পরে মোটামুটি ওরা ভালো ভালো প্রফিটই দিছিল আমাকে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং অথবা social media manage social media media manage অথবা ম্যানেজার যেটা লিখতে পারেন কোনো সমস্যা নাই এটার মাধ্যমে আপনি সব ধরনের মানে একটা একটা একটা সফটওয়্যার মাধ্যমে আপনি সমস্ত সোশ্যাল মিডিয়াকে ম্যানেজ করতে পারবেন ওই জায়গা পোস্ট করতে পারবেন শেয়ার করতে পারবেন তারপর তারপরে হচ্ছে মেসেজে রিপ্লাই দিতে পারবেন ওই সফটওয়্যারের ভিতরে সবগুলো আসবে ঠিক আছে ওটা খুবই ভালো একটা সফটওয়্যার আগে দেখি সোশ্যাল মিডিয়ার সার্ভিসগুলোর চাহিদা কেরম ওই কাজটা শিখে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা বিশ পঁচিশটা অর্ডার একবার হ্যান্ডেল করা আমাদের জন্য কোনো ব্যাপারই না ঠিক আছে সবগুলো তৈরি করে রাখলাম শুধু আমরা ম্যানেজ করলাম যাই যা দেখলাম পোস্ট হচ্ছে কিনা ঠিক মতো এটা আমাদের দেখতে হবে তো এবার দেখেন এখানে প্রায় তেত্রিশ হাজার সার্ভিস আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ দেখেন আর এখানে ধরতে গেলে ফাইবার চুজ করছে এই ক্যাটাগরিটা কারণ সবারই একটা করে কোম্পানি থাকে USA Canada Australia New Zealand everything যে কোনো কান্ট্রি আমার কথা কি ক্লিয়ার শোনা যায় হুম সবারই কিন্তু নির্দিষ্ট একটা কোম্পানি থাকে অথবা একটা ব্র্যান্ড থাকে তাদের আমাদের বাংলাদেশে যদিও এটা খুব একটা আমরা এটা করি না বা বিজনেসের অনলাইন বিজনেসে খুব একটা অগ্রসর হই নাই একশো জনের ভিতরে হয়তো দশ থেকে বিশ পার্সেন্ট মানুষ আমাদের বাংলাদেশে কিন্তু সোশ্যাল মিডিয়া ম্যানেজের মানে কাজগুলো করে থাকে আর এখানে আর আমরা বাঙালি তো এত টাকা দিয়ে মূলত আমরা কাজগুলো করাই না আমরা নিজেরাই করে থাকি ঠিক আছে তো ইউনাইটেড স্টেজের লোকেরা তাদের ই কমার্স ওয়েবসাইট থাকে অ্যামাজনের বিভিন্ন ক্যাটাগরির ওয়েবসাইট থাকে যারা এখানে সোশ্যাল মিডিয়ার মাধ্যম থেকে মূলত ট্রাফিক আনে তারপরে দেখা যায় যে ওই ট্রাফিক থেকে তারা কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে ঢুকানো ফলে কিন্তু তারা সেল জেনারেট করে তো এবার দেখেন আমরা যখন সোশ্যাল মিডিয়াতে আসলাম সোশ্যাল মিডিয়া সার্ভিস দেখেন এখানে অর্ডার সাজেস্ট করতে মানে ফাইবার নিচ থেকেই পঞ্চাশের মানে পঞ্চাশ থেকে শুরু করবেন পঞ্চাশ একশো একশো নব্বই আর হচ্ছে একশো নব্বই মানে সর্বোচ্চ এবং মানে একশো নব্বই আর সর্বনিম্ন যদি দেন পঞ্চাশ এটার ক্যাটাগরি ওরা নিজেরা থেকে কিন্তু সিলেক্ট করে দিয়েছে দেখছেন বিষয়টা আর সোশ্যাল মিডিয়ার কাজটা হচ্ছে সবচেয়ে সহজ কাজ এই কাজটা শুধু কাজটা হচ্ছে আপনাকে বায়ার সবকিছু দিয়ে দিবে ডিজাইন মিজাইন সবকিছু দিয়ে দিবে শুধু আপনাকে যেটা করতে হবে পোস্ট গুলো সাজায় সাজায় করতে হবে মানে টাইম টু টাইম আর একটু আমরা এবার কিছু দিক দেখি যে আসলে এখানে কি পরিমাণ কাজ পাওয়া যায় আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা এই সোশ্যাল মিডিয়ার সার্ভিস দেয় অন্য কোনো সার্ভিস দেয় না মানে আমরা সোশ্যাল মিডিয়ার কাজটা তো আপনারা সবাই জানেন তাই না আপনাদের তো সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া কি বলেন তো আসাদ ভাই রকি নাজমুল সবাই চুপচাপ আনমিউট করে কথা বলেন হ্যাঁ হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া যে Facebook Instagram Twitter Pinterest social media বলতে আমরা অনেক কিছু বোঝায় মানে এখানে দেখেন হ্যাঁ, হ্যাঁ। এগুলাকে বোঝানো হ্যাঁ, মানে এই ছয়টা মানুষ কিন্তু এখন বেশি ইউজ করতেছে আমরা ইতিপূর্বে দেখছি আর এই কাজগুলো কিন্তু আমরা সবগুলোরই কাজ শিখছি ঠিক আছে হ্যাঁ। তো এখন চাইলে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ার কাজগুলো দিতে পারি একটু আমরা সার্ভিসগুলো দেখি আরো কয়েকটা গিক আমি পাবলিশ করি দেখেন সবচেয়ে কিন্তু এখানে অনেক সার্ভিসের ডিমান্ড দেন এখানে সব সবারই মনে করেন দশটা পনেরোটা আপনার অর্ডার পেন্ডিং এ থাকে আর যখন আপনি অনলাইন তে সার্চ করবেন তখন কিন্তু এখানে সার্ভিস মাত্র দুই হাজার সেটা বুঝতে পারছেন আর এখানে হ্যাঁ। কিন্তু করানো খুব একটা ব্যাপার না তো আপনারা এইভাবে কিন্তু করতে পারেন এবার দেখেন আমি কয়েকটা গিক আমি পাবলিশ মানে ওপেন করেছি তো করার পরে দেখেন এখানে প্রায় আঠারোটা অর্ডার চলতেছে আর এখানে প্রায় চব্বিশটা অর্ডার চলতেছে এখানেও চব্বিশটা অর্ডার চলতেছে আর তিনি প্রতিটা অর্ডারের মূল্য নিচ্ছে একশো বিশ ডলার থেকে বেসিক প্যাকেজ তিনি একশো বিশ ডলারে কি করবে one social media account for তিরিশ জন with the post is day মানে ডেইলি তিনি পোস্ট করবে একটা সোশ্যাল মিডিয়া ম্যানেজ করবে তিরিশ দিনের জন্য তার বিনিময় কি নিবে একশো ডলার নিবে দশ দিনে ডেলিভারি দিয়ে দিবে তার মানে তিরিশ দিন অ্যাকাউন্টের মানে তিরিশ দিনের জন্য কি করবে পোস্ট করবে যে বোঝা যাচ্ছে ঠিক আছে রেগুলার মূলত সফটওয়্যারতে করবে তারপরে দেখেন কারণ একটা জিনিস ও যদি এক মাসে এখানে বলছে তিরিশ দিন কি করব on social media account for তিরিশ ডেজ উইথ দা পোস্ট মানে তিরিশ দিনের জন্য পোস্ট করবে তো হ্যাঁ। দশ দিনে কেমন হ্যাঁ হ্যাঁ শিডিউল হ্যাঁ। করে দিবে তো শিডিউল করবে দেখেন এবার আমরা দ্বিতীয় নাম্বার আসি দুইটা সোশ্যাল মিডিয়া ম্যানেজ করবে তিরিশ দিনের জন্য ডেলি একটা করে পোস্ট করবে একশো আশি ডলার নিবে আর তিনটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ম্যানেজ করবে তিনি দুইশো ষাট ডলার নেবে যদি আমরা অ্যাভারেজ স্ট্যান্ডার্ড করে দৌড়ি এভারেজ যদি আমরা স্ট্যান্ডার্ড দৌড়ি তাহলে মোটামুটি এখানে চব্বিশটা অর্ডার আছে সোশ্যাল আমি ক্যালকুলেটারে চলে যাই ক্যালকুলেটার ক্যালকুলেটার ক্যালকুলেটার ওকে ক্যালকুলেটারে আমরা আসছি এখানে আমরা যদি চব্বিশ ডলার দৌড়ি একশো আশি ডলার করে চব্বিশ গুণন হচ্ছে একশো আশি এভারেজ আমাদের চার হাজার তিনশো ডলার কিন্তু তার বর্তমানে কাজ রানিং আছে এবার যদি আমরা চার হাজার তিনশো বিশ ডলারকে গুণন করি পঁচাশি টাকা ডলার এখন বর্তমানে dollar rate dollar dollar rate লিখলে আপনারা পাবেন যে এখন বর্তমানে কত ডলার চলতেছে এখন পঞ্চান্ন টাকা থেকে মানে পঁচাশি টাকা সত্তর পয়সা করে সর্বোচ্চ রেট এখানে আমরা যদি ধরি অ্যাভারেজ এটাই ধরি পঁচাশি টাকা করেই ধরি তারপরে দেখেন মোটামুটি এখানে তিন লক্ষ সাতাশি সাতাশি হাজার দুইশো টাকার কিন্তু কাজ চলতেছে এখন তিন লাখ টাকার কাজ চলতেছে আর এখানে তিনি মোটামুটি কতগুলা কাজ করছেন প্রায় সাতশত তেইশটা কাজ করছে কিন্তু শুধু কি করে তিনি সোশ্যাল মিডিয়ার এই কাজগুলোই করে সাতশো তেষট্টিটা কাজ করছে আমরা যদি এভারেজ হিসাব করে দেখি এখান থেকে কিন্তু তাই তিনি পঞ্চাশ ষাট লক্ষ টাকা ইনকাম করছেন আসছে দুই হাজার সতেরো সালে তার মানে এখানে কিন্তু একটা ভালো একটা পজিশনে চলে আসছে এখন এখানে কিন্তু কেরিয়ার হ্যাঁ, একদম ডেভেলপ হয়ে গেছে হ্যাঁ ক্যারিয়ার ডেভেলপ হয়ে গেছে আবার দেখেন এম এটার দিকে আমরা আসি এ মোটামুটি এরকমই কামাই করছে একশো পনেরোটা মাত্র উনিশ সালে আসছে দেখছেন হ্যাঁ। মাত্র উনিশ সালে আসছে লেভেল টু সেলার এখন তিনি কি করতেছে শুধু সোশ্যাল মিডিয়া সার্ভিস গুলো কিন্তু দিয়ার মানে দিতেছে মাত্র কয়েক বছর হয়েছে কয়েকদিনের মধ্যে কিন্তু ভালো পজিশনে চলে আসছে তো আপনারা যদি এরকম সার্ভিস দিতে চান তাহলে আপনারা এরকম করে গিক তৈরি করতে পারেন আপনারা যেহেতু এখন গিক নিয়ে আমাদের মনে হয় না সমস্যা হবে অনেকগুলা গিক দেখে একটা তৈরি করতে পারবেন তো আমরা সোশ্যাল মিডিয়ার কাজগুলো দেখতে পেলাম মোটামুটি ভালো ফিউজ একটা কাজ আছে তো আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা প্রথমত ফেসবুকে নিজস্ব একটা প্যানেল থেকে আমরা শিডিউল করতে পারি তারপরে আমরা কিছু সফটওয়্যার দেখবো ওই সফটওয়্যারের মাধ্যমে কিন্তু করতে পারি আমি আরেকটা মিস্টেক করে আসছি সেটা হচ্ছে আমি যে সফটওয়্যারে কাজটা শিখবো সে সফটওয়্যারে কি আদৌ কাজ আছে কিনা সেটাও তো দেখতে হবে সফটওয়্যারে কাজ আছে কিনা দেখেন আমি এটা চাপতেই ফাইবার এসে আবার আমি সার্চ করি একটু আমি এখানে লিখতে পারি সোশ্যাল সোশ্যাল এক সেকেন্ড সোশ্যাল ম্যাকো মেবি আসতেছে না এক সেকেন্ড সোশ্যাল ম্যাকো ম্যাকো সোশ্যাল ম্যাকো ওকে আমার মেবি বানানটা ভুল হয়েছিল সেই জন্য আসলে আসে নাই এটা আমি করি আবার সোশ্যাল ম্যাকো আসতেছে না সোশ্যাল মেকো সোশ্যাল ম্যাকো ঠিকই তো আছে সোশ্যাল ম্যাকো নাই না হুট শুট হুট শুট হুট শুট এখানে এখানে আরেকটা সফটওয়্যার আছে এটাও আসতেছে না দাঁড়ান এক সেকেন্ড আমরা এই সফটওয়্যারতে কিন্তু অনেক কাজ আছে আমি দেখছিলাম মেবি এখন কোন একটা সমস্যার জন্য দেখাইতেছে না যাই হোক সমস্যা নাই আমরা যেহেতু সোশ্যাল মিডিয়ার কাজ করব তো এটা আমাদের লাগবে না তো এখানে সার্ভিস না থাকলে কিছু করার নাই তো এখানে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজিং এর কাজ তো যাই হোক আমরা ই করি আমরা একটু ফেসবুকে চলে যাই আমরা আমাদের মলে দিয়ে থেকে আপনাদেরকে শিডিউল ফেসবুক পেজে শিডিউল করা শিখেছিল আপনাদের কি মনে আছে হ্যাঁ হ্যাঁ তারপরে আমি আপনাদেরকে একটু বেসিক নলেজ দিই যাতে আপনারা কিছু একটা মানে বুঝতে পারেন আর একটু ভালোভাবে বুঝতে পারেন তো যাই হোক আমরা চলে আসলাম এখানে চলে আসার পর আমরা যে যাব কোথায় একটা পেজে পেজে চলে আসলাম এখান থেকে ধরেন আমি একটা পেজ নেই আমি ধরেন আমাদের এই পেজটাই নিলাম এখানে নিউ লাইফ প্ল্যানিং ইনস্টিটিউটের পেজে আসলাম আসার পরে আপনারা যেটা করবেন এখানে দেখেন এই হোম পেজে মানে তাদের সেটিং অপশনে চলে আসছে দেখছেন আমি যখন আমাদের পেজে আসলাম আসার পরে কিন্তু এরকম একটা অপশন আছে পাশ দিয়ে দেখবেন সেটিং নামের একটা অপশন আছে যদি এটা না পান তাহলে পাশে এখানে সেটিং নামের একটা অপশন থাকবে সেখান থেকে আসবেন তো এবার দেখেন এখানে আসার পরে এখানে লেখা আসছে হচ্ছে পাবলিক টুলস এখানে আপনারা ক্লিক করবেন পাবলিক টুলস এ ক্লিক করার পর দেখেন এখানে আমরা শুধু একটা অপশনের কাজ শিখবো বাকিগুলা কি আছে জানার দরকার নেই এটা হচ্ছে ডাপ এটা তো সবাই জানেন কোনো কিছু পোস্ট না করলে ডাপটে চলে যায় শিডিউল এখান থেকে পাবলিক পোস্ট যেগুলো আমরা পাবলিশ করে দিছি সেগুলা কিন্তু এখানে পাবলিশের লিস্টে শো করতেছে আর যেগুলো পাবলিশ করি নাই সেগুলো কিন্তু শিডিউলে থাকবে তো আমরা যেহেতু পাবলিশ এখান থেকে করতে চাই না আমরা করতে চাই শিডিউল আমরা কি করব শিডিউলে আমরা ক্লিক করব ক্লিক করে এবার দেখেন ক্রিয়েট এ পোস্ট জিনিসটা দেখেন আর আপনাদের সবসময় প্রথমে এই জায়গায় শো করবে আপনারা যেখানে আসবেন শিডিউল পোস্টে আপনারা ক্লিক করবেন ক্লিক করে এখানে ক্রিয়েট এ পোস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর তো এটা আমি কেটে দিই এখান থেকে এখানে কিছু অপশন পাবেন আপনারা একটু নিচের দিকে আসি পোস্ট পোস্ট করার দরকার নাই আমি ক্লাসিকে ক্লিক করব যদি এরকম দেখায় তাহলে আপনারা ক্লাসিকে ক্লিক করবেন ওকে ক্লাসিকে ক্লিক করলাম তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে ঠিক আছে ক্লাসিক যখন ক্লিক করলেন তখন দেখেন এরকম আসতেছে বিষয়টা বুঝতে পারছেন তো আমরা একটা ফটো নিলাম ধরেন একটা ফটো নেই কি ধরনের টেম্পলেট চান সে ধরনের টেম্পলেট নিতে আমি উপরেটাই নিলাম বাইটে ফোন হিসেবে তো আমি উপরেটা নিই নেওয়ার পরে ধরেন আমি একটা পিকচার আপলোড করি ধরেন আমি এটা আপলোড করি এটা আপলোড করার পর এখানে লিখলাম কিছু একটা লিখতে পারেন দিয়ে দিলাম এটা এখানে সাজে আপনাকে পোস্টটা করতে হবে ফেসবুকের ফেসবুকে যে কোয়ালিটি আপনারা পোস্ট করেন সেরকম তো পোস্টটা করা শেষ হয়ে গেলে আপনারা যেটা করবেন শিডিউলে ক্লিক করবেন ক্লিক করে এবার কোন টাইমে আপনি পোস্ট করবেন এই ফেসবুকের ভিতরে কিন্তু একটা নিয়ম আছে আপনি সর্বোচ্চ দেখেন কতদিন পর্যন্ত পোস্ট করতে পারেন এটা হচ্ছে December December January February March মার্চের এক তারিখ পর্যন্ত আমি পোস্ট করতে পারবেন তারপরে কিন্তু করতে পারবেন আপনি এভারেজ তিন মাসে শিডিউল করতে পারবেন তো আমাদের ষোলো তারিখে আজকে ষোলো তারিখ আমরা ষোলো তারিখের শিডিউল না করে আমরা ধরলাম তিরিশ তারিখে করলাম শিডিউল তেইশটা চব্বিশ তার মানে কয়টা এক বারো এক দুই তিন এগারোটা চৌত্রিশ হ্যাঁ, এগারোটা চৌত্রিশ এই টাইমে আমাদের এই পোস্টটা কি অটোমেটিকলি পোস্ট হবে আমরা এবার শিডিউলে ক্লিক করলাম তাহলে যেটা হলো আমাদের কিন্তু ফেসবুকে পোস্টটা শিডিউল হয়ে গেল এবার এই পোস্টটা আমরা একটু রিফ্রেশ করি তাহলে আমরা এখানে দেখতে পারবো শিডিউলে দেখছেন হ্যাঁ শিডিউলে দেখতে পারবে এটা কিন্তু পাবলিশ হয় না শিডিউলে আছে ওই টাইম মতো পাবলিশ হ্যাঁ ওই টাইম মতো পাবলিশ হ্যাঁ, হবে আমরা এই একটা অপশন দেখলাম এটা আপাতত লাগবে না আমি ডিলিট করে দিই এটা আমার তো কাজে লাগবে না আপনারা কিন্তু এইভাবে যে কোনো পোস্টই এবার দেখেন আমি যদি আবার মনে করেন আপনি একটা পোস্ট করছেন কিন্তু ভুলে ভুল করছেন কোনো লেখাতে তো আপনারা এটা এডিট করবেন কিভাবে তো এখানে দেখেন একটা এডিট নামের অপশন আছে ফেসবুকের মতোই এডিট পোস্ট এখান থেকে কিন্তু আপনারা ফেসবুকের মতো করে এডিট করে নিতে পারবেন বিষয়টা বুঝতে পারছেন হ্যাঁ এভাবে পোস্ট করে নিতে পারবেন ওকে আমাদের এটা লাগবে না আমি এটা ডিলিট করে দিব ধরেন আপনার ডিলিট করে দিতে হবে তাহলে আপনি এখান থেকে ক্লিক করে ডিলিট পোস্ট আপনারা এখানে ডিলিট করে দিবেন ডিলিট পোস্টে ক্লিক করে ডিলিট তার মানে এ আমরা কিন্তু শিডিউলের ফেসবুকের শিডিউলটা আমরা কিন্তু কমপ্লিটলি ভাবে আমরা শিখলাম ঠিক আছে আমাদের যতটুকু জানা দরকার ততটুকু জানলে না এবার আমি এটা রিপ্লেস করলে কিন্তু চলে যাবে দেখছেন চলে গেছে তো এখন আমরা ফেসবুক শিডিউলের কমপ্লিট করলাম এবার আমরা যে সফটওয়্যারে কাজ করব আপনি অনেকগুলো সফটওয়্যার আছে যেমন আপনি এখানে লিখবেন social media media manage manage manage tools tools লিখলেই আপনার কয়েকটা টুলস দেখাবে ঠিক আছে ফ্রি ট্রায়াল সবই আছে পনেরো দিনের জন্য এক মাসের জন্য তো আমরা এভাবে আসলে এটা আমি লিস্ট গুলা বের করি যাতে বুঝতে সুবিধা হয় সবগুলো লিস্ট সেম আমি আগে বলছি হুটশুট নামের একটা ই আছে দেখছেন হুটশুট এটাতে আপনার কানাডিয়ান লোকেরা বেশি কাজ করে এই সফটওয়্যারটা নিয়ে আমি কানাডিয়ান কোম্পানিতে কাজ করছি এই সফটওয়্যারটা আমার বেশি লাগছে এবার আমি ফাইবারে যদি চলে যাই এই হুটশুটের মেবি কাজ দেখেন আপনারা ফাইবারে আমরা চলে যাই তখন আমরা দেখাতে পারি না তো একটু আমরা এখন হুটশুট নিয়ে ক্লিক করি দেখি কাজ আছে কিনা দেখছেন হুটশুটে কিন্তু একত্রিশ এক পঞ্চাশটা সার্ভিস আছে দেখেন মোটামুটি এই একজন পঁচাত্তরটা অর্ডার এই একজন নয়টা অর্ডার এই একজন ষোলোটা অর্ডার এখানে কিন্তু সবাই কাজ পাইতেছে এই একটা হুটশুটটা কাজ করতেছে পঁচিশটা অর্ডার পঁয়ত্রিশ ডলার করে তার মানে কিন্তু এই সফটওয়্যারে কিন্তু কাজ আছে ঠিক আছে তো অত আমরা সময় না করে আমরা আপাতত সোশ্যাল ম্যাকোতে দেখবো তারপরে হুটশুটটা দেখবো তো আমরা চলে যাই সোশ্যাল ম্যাকো সোশ্যাল সোশ্যাল ম্যাকো এটা আপনাকে ইউজ করতে হবে যদি কোনো বায়ার যদি মানে আর যদি কোনো নিজস্ব সফটওয়্যার না থাকে ঠিক আছে তাহলে আপনারা এই সোশ্যাল ম্যাকোতে করবেন এটা সম্পূর্ণ ফ্রি তো এটা টাকা পয়সা লাগে না এটাতে আপনারা করতে পারবেন আর যদি হুটশুট নেন তাহলে আপনাকে আসলে বায়ার আপনাকে এগুলো সফটওয়্যার দিয়ে দিবে আপনাকে টেনশন করতে হবে না আপনাকে দিয়ে দিবে আপনি জাস্ট সেম প্রসেস আপনি আমি দুইটা সফটওয়্যারই দেখাবো আপনি দেখতে পারেন ঠিক আছে আপনারা দেখতে পারেন তো আমি প্রথমে সোশ্যাল মেকোতে ক্লিক করলাম এবার আমি চলে যাই হুটশুটে তো এখানে দেখেন তিরিশ ডিল ফ্রি ট্রায়াল আছে আপাতত আমরা ট্রায়ালটাই দেখি তো ম্যানেজ ড্যাশবোর্ডে এখানে ক্লিক করি আর একটু সময় লাগবে এখানে নেটে আজকে খুবই প্রবলেম হচ্ছে আরো অনেকগুলো সফটওয়্যার আছে আমরা আপাতত দুইটা সফটওয়্যার দেখলে না সবগুলো ড্যাশবোর্ড সেম বিষয়টা বুঝতে পারছেন সবগুলো ড্যাশবোর্ড কোনো টেনশন করার দরকার নাই সাইন আপ করি একটু সাইন আপ করি এটাও সাইন আপ করি রিপ্লেস করি ওকে ইমেল দিতে বলতেছে ওকে আমি একটা ইমেল দিয়ে দিই আপাতত এটি দিয়ে দিলাম ইমেল এটা পাসওয়ার্ড একটা দিয়ে দিলাম এখন বলতেছে কার্ড ইউজ করতে ঠিক আছে এগুলো বাইরে দিয়ে দিলে কার্ড আর লাগতো না তো আপাতত কার্ড আমাদের নাই তো এগুলো আওড়া করে দিলে তো হবে না এটা আপাতত থাক দেখার কোনো দরকার নাই তো কার্ডের ইনফরমেশন দিতে পারলে হয়ে যাইতো তারপরেও আমরা এটাতে আপাতত করতে থাকি সাইন আপ আরেকটা দিয়ে এই সোশ্যাল ম্যাকোটা কাজ করে কিনা ইমেল সাইন ইন আমরা ফেসবুকটা করতে পারি ইমেলটা করতে পারি আমরা নিচেরটা ক্লিক করি সাইন in পাসওয়ার্ড এখানে তো সাইন ইন এই যে সাইন ইন পাইছি ইমেল অ্যাড্রেস আপনার সব ইনফরমেশন দিবেন এটা হচ্ছে টাকাই থাক আপাতত আমাদের এক্সারসাইজে আমরা টেক্সিটা পূরণ করে দেই ওকে এবার এটা এগ্রি দিয়ে আমরা লগ ইন করে দিব বলতেছে ক্যাপটা ভুল হয়েছে ঠিক আছে ক্যাপটা ভুল হইলে কেমন আবার ওকে আমরা একটু অপেক্ষা করি আবার কল্পনা কি আপনারা বুঝতে পারতেছেন হ্যাঁ ওকে বলতেছে motorcycle okay motorcycle okay এবার হবে ইনশাল্লাহ অপেক্ষা করি বলতেছে thank you please check email address হ্যাঁ হয়ে গেছে বলতেছে ইমেল অ্যাড্রেসটা চেক করতে কিছুটা অপেক্ষা করি আমরা মেইল গেছে একটা হ্যাঁ মেল গেছে মেলের ওখানে ভেরিফিকেশন করে দিলে হয়ে যাবে তো টিম ম্যাকো এখানে আসছে একটা আমরা এই লিংকের ভিতরে ক্লিক করি অ্যাক্টিভ হয়ে যাবে সমস্যা নাই ওকে আমাদের অ্যাকাউন্ট স্টার্ট হয়ে গেছে এবার আমরা স্টার্টে ক্লিক করে আমাদের মেলটা দিয়ে দিব মেলটা দিয়ে দিয়ে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন যে পাসওয়ার্ডটা আপনি সাইন করেছিলেন ওই পাসওয়ার্ডটা দিয়ে দিলেন এখানে রিমেম্বার দিয়ে লগ ইন করে দিলেন এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি এখানে কোনো ট্রায়াল মেল নাই আপনি আপাতত ইউজ করেন আমি মোটামুটি অনেকদিন ধরে এটা নিয়ে কাজ করি না এখন আগে রেগুলারই করতাম ঠিক আছে আমার সম্পূর্ণ কাজ এখান থেকেই করতাম তো আমরা সোশ্যাল ম্যাকোতে আসলাম তো একটু অপেক্ষা করি দেখেন এখানে আপনারা কিন্তু আপনাদের সবকিছু কানেক্ট করে নিতে পারেন এটা আমি সেভ করে দিলাম এখানে দেখছেন ক্যালেন্ডার এটা কিন্তু আরেকটা আমার কাছে ভালো লাগছে দুইটা কিন্তু ড্যাশবোর্ড একই এখন আমরা যেহেতু এটা করলাম এটা ড্যাশবোর্ডে আসছি আমরা অপেক্ষা করে আমরা আরেকটু ট্রাই করি দেখি ভিসা বিশা chart number generator card generator লিখলে হয়ে যাবে আশা করি একটা পাই যেতে পারি ফ্যাক্টর ঠিক আছে তো কোন দেশি বিশা কান্ট্রি হবে দিয়ে দিলাম বাংলাদেশ জেনারেটর দিয়ে দিলাম ফ্যাক एक विषय জেনারেটর এক credit card number generator okay অনলাইনে জগতে থাকি কিছু করতে পারবো না সব জায়গায় এটা তো আমাদের মূল একটা ওয়েবসাইটে যাইতে হবে কান্ট্রিটা সিলেক্ট করি এটা দুই হাজার একুশ দিয়ে দিই সমস্যা নেই জেনারেট জেনারেট করি ওকে কয়েকটা আইছে দেখি এটা হয় কি আইছে আচ্ছা, করি কপি হয়ে গেছে না কাজে লাগাইতে হবে তো কাজ লাগতে পারে বিশা না বিশা বিশা বিশা নাই ক্রেডিট কার্ড ওকে ওই তো এটা ক্রেডিট কার্ড নাম্বার বিশা ওকে শো করছে তো ওকে এটা হচ্ছে holder name holder name okay দিয়ে দিলাম ফোল্ডার নেম নাই তার মানে হচ্ছে expert CVC okay expert card card expert date okay চার দু 4 2021 experience CV year expire with month year এখানে দাদা মান্থ ইয়ার দু হাজার একুশ sir January March April April একুশ হবে না এটার কার্ড ডেট এক্সপায়ার হয়ে গেছে এটা মনে হয় বাইশ দিতে হবে দেন তো বাইশ নভেম্বর হবে পার্টি বাংলা চলে গেছে এই জন্য কানাডিয়ান দিয়ে দিলাম পোস্টাল করতেছে কেন আবার মানে ঝামেলার কোনো শেষ নাই কানাডিয়ান চাইছে না বাংলাদেশ দিতেছে তারা স্টাফ শুরু করছে বাংলাদেশ দিলে নাম তো আপনার ওখানে আপনার শো করছে না একটা সিবিসি দাঁড়ান দিয়ে নয় সিবিসি কোনটা এটা ওই যে 66 হ্যাঁ, আর 66 এটা হলো জাইরা সফটটা নিলেশন নিচে এবারে ভেরিফাই করব না ওরা তো খুব ট্রাস্টেড ওয়েবসাইট দেখছেন টাউডাস হবে না আমার ওই যে আমার অ্যাকাউন্ট নাম হচ্ছে রাজু আহমেদ জিমেল ওয়েবসাইটটা আর তুমি দিতেছ অন্যটা এটা হবে পেপাল দ্বারা পেপাল ভিসা কার্ড মানে দশটা কানেক্ট করলে একটা হয়ে যাবে বুঝতে পারছেন হ্যাঁ ট্রাই করতে হবে ট্রাই করতে হবে যাই হোক এভাবে করে নিয়ে না অন্তত এখন ড্যাশবোর্ডটা দেখেন একটু সেম দেখছেন ক্যালেন্ডার সেম ড্যাশবোর্ড এটা কাজ করলে ওটা করতে পারবে সমস্যা নাই আর আমরা তো আছি এবার দেখেন আমরা এটা এখানে কিছু অপশন দেখি শিডিউল এটা হচ্ছে পাবলিশ এগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন আর এখান থেকে আপনারা ফেসবুকে যদি চান ইনস্টাগ্রাম আচ্ছা, আর ইউটিউবটা মনে লিংক করা নাই না এখানে লিংক লিংক করে নিতে হবে ধরেন আমি ইনস্টাগ্রাম লিংক করব অথবা ফেসবুক তাহলে আমি ফেসবুকে ক্লিক করলাম না ওই যে লাল চিহ্ন লাল লেখা উঠছে ইনস্টাগ্রাম আর ইউটিউবে মেবি এটা আমি কানেক্ট করছি কিনা এর আগে না এটাকে তো কানেক্ট করি না এখান থেকে কানেক্ট করে নিতে হবে caption group manage account manage schedule account ম্যানেজে ক্লিক করে একটু বিষয়গুলো আমরা দেখি অ্যাকাউন্ট ম্যানেজে কি কি আছে এই যে Facebook Facebook account account manage করতে গেলে কি কি অ্যাকাউন্ট অ্যাড করবেন সেটা এখান থেকে করতে পারবেন অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্ট এখান থেকে আমি ফেসবুক কানেক্ট করে নিতে পারি গুগল কানেক্ট করে নিতে পারি ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম কানেক্ট করে নিতে পারি ঠিক আছে ইনস্টাগ্রাম হ্যাঁ। লিঙ্কডিং এখানে কালেক্ট করে নিতে পারবেন টুইটার তারপরে হচ্ছে ইউটিউব অ্যাকাউন্ট সবগুলো এখান থেকে কানেক্ট করে নিতে হবে ঠিক আছে আপাতত কোনটা করা যায় দেখি ইউটিউবে কোনটা আহে ধরেন আমি একটা দিয়ে দিলাম কোনটা দিই ওকে রাজু আহমেদ ফ্রিলান্সার রাজু আহমেদ উনি দিয়ে দিলাম আমাদের এখানে দুইটা আছে ওকে রাজ কার্ড এটা দিয়ে দিলাম বুঝতে পারছেন মানে ওকে বলতেছে দিস ওই লাল চিহ্ন উঠছে না এই জন্য ওই দুইটা দুইটা মনে ব্লক করা আছে ওকে আমি মেন জিমেলটা সিলেক্ট করে দিলাম হবে না হবে না না আপনি ইউটিউব আর ইনস্টাগ্রাম বাদ দিয়ে করেন যেখানে না হবে একটু দেখি আমি আমরা একটু দেখি ঠিক আছে দেখলে বুঝতে পারবো সমস্যা না ফেসবুকটা দিয়ে দেখি ফেসবুক তো আবার কারো ইনস্টাগ্রাম আছে ইনস্টাগ্রাম তো আছে এই যে আমার পাসওয়ার্ড চাইতেছে ঝামেলা কোনো শেষ নাই ওকে আমরা একটা দিয়ে দিলাম যা আছে কপালে ঠিক আছে কন্টিনিউ ওকে কানেক্ট করে নিলাম নেক্সট লিঙ্ক আপ করতে বলতেছে পেস আমরা আবল তবল কোনো কিছু করবো না ফাইবারে এটা দিয়ে দিলাম তো এবার বলতেছি ডান ওকে ডান দিয়ে দিলাম ঠিক আছে ওই যে আমরা নতুন ইউটিউব তো ওরা নেয় নাই ঠিক আছে ওটা কালকের আগের দিন খুলছি ভিডিও ভিডিও নাই যাচাই করে দেখছে যে আসলে আমি জায়গাটা বেরেন কাটালেন হ্যাঁ ফাইবার অ্যাকাউন্ট হ্যাঁ। ওখানে লিংক করে দিলেন ফাইবার অ্যাকাউন্ট লিংক করে নিতে এটা ফেসবুকের ফাইবারের ইবু সেলের অ্যাকাউন্ট পেজ এটা বুঝতে পারছেন ব্যাপারটা ও আচ্ছা আচ্ছা তো ইরো দেখাইতেছে সমস্যা নাই এটা কোনো ব্যাপার না আমাদের শিডিউল করতে হবে শিডিউল আমরা পোস্টেবার ক্লিক করি যেহেতু আমাদের একটা আমরা কি একটা ম্যানেজ করছি না এখন কি করছি না তাহলে আমাদের কোনটা ম্যানেজ হয়েছে ফেসবুক ফেসবুক ঠিক আছে তাহলে আমরা একটা পোস্ট করি আপাতত ধরেন যাই যেটা অ্যাকাউন্ট হচ্ছে এখান থেকে কানেক্ট করেন ধরেন আজকে ষোলো তারিখ আমি সতেরো তারিখ একটা এখানে ক্লিক করে ক্লিক করলাম সতেরো তারিখে শিডিউল করে শিডিউল দ্য নেক্সট আমি এগুলো সব তুলে দিই টিকমার্ক সবগুলো তুলে দিই শুধু ফেসবুকটা থাকুক একটু সময় লাগতেছে দেখেন আমি এই শিডিউলের উপরে ক্লিক করলাম বাইশ তারিখ ক্লিক করে ডাবল ক্লিক করবেন ক্লিক করে নিচে দেখেন ক্রিয়েট পোস্ট এখানে কি বলতেছে ইন ইডো ইনক্লুডিং করতে ঝামেলা প্রচুর চলে মাই অ্যাকাউন্ট ওকে আমি গুগলটা তাহলে জয়েনটা করিনি গুগল নিচের দিকে যাই গুগল গুগল গুগল যেমন ড্যাশবোর্ড অ্যাকাউন্ট ওকে গুগল ওই জানো সেকেন্ড ওকে গুগলটা আমি আনেবল মোড এন্ড ইট আর কন্টেন্টেড লোকেশন নাকি কে বললো ওই কি locate enable to locate the model হ্যাঁ। আমার অ্যাকাউন্টে লক করে দিছে মুভ ড্যাশবোর্ড এরকম হওয়ার তো কথা না তারপরে তো ঝামেলা করতেছে এটা তো ভালো লক্ষণ না আমরা মানে তো যাই আমি ফেসবুক পোস্টে মানে ক্লিক করলে এবারে পোস্ট অন্য টিক গুলো উঠায় তখন তখন একটা কানেক্ট করছি দেখে ভালো লাগে না মনে হয় রাগ করছে বলে এবার দেখি পোস্ট করি বাইশ তারিখ এই সমস্যাটা হইতেছে কেন ফেসবুক পোস্টে ক্লিক করি ফেসবুক পোস্ট একটা অ্যাড করছি হ্যাঁ হয়েছে হয়েছে আমরা এত গেছি দেখছেন বাকিগুলো হবে না ঠিক আছে আমি যেহেতু ফেসবুকে অ্যাড করছি তার মানে আমার ফেসবুক পোস্টে ক্লিক করতে হবে শিডিউল এখান থেকে হবে আর আমি এখান থেকে শিডিউল দেখতে পারবো বুঝতে পারছেন মেলাদিন অনেকদিন ধরে কাজ করি না তো সেজন্য ভুলটা হয়েছে এবার দেখেন এটা হয়ে গেছে অ্যাড অ্যাকাউন্ট ফেসবুকটা অ্যাড করা আছে আবার বলতেছে অ্যাড করতে বলতেছে ওকে আমি আবার অ্যাড করি সমস্যা নাই ফেসবুক অ্যাড কানেক্ট নেই কোনটা অ্যাড হয়েছে এটা তো অ্যাড করলাম আবার করতেছে ওকে আবার করি কানেক্ট এবার হবে হ্যাঁ, এবার তো হবেই এবার অ্যাড হয়েছে ঠিক আছে add add page profile Fiverr okay আমি ফাইবার অ্যাড করে দিলাম মানে আমার একটা ই টেস্ট করে দিলাম মানে আমার একটা ডিবু সেলের একটা অ্যাকাউন্ট আছে সাকসেসফুল হয়েছে সাকসেস হ্যাঁ, হয়েছে ঠিক আছে এবার আমি ফেসবুক পোস্টে ক্লিক করি ফেসবুক পোস্টে ক্লিক করলাম ক্লিক করে এবার দেখেন অনেকগুলো অপশন আছে ঠিক আছে coordinate media ধরেন আমি আসবো এখানে এটা এই জায়গাটা হচ্ছিল আপনার পিকচার রাখা ঠিক আছে এটা হলো ক্যাপশন মানে লেখা আর এগুলো তো জানেনি সবগুলা আমরা যেটা করব এখানে ক্লিক করব কম্পিউটারের উপর ক্লিক করে আপলোড দেখেন আপলোড আপলোডের একটা অপশন আছে আমরা কম্পিউটার থেকে একটা পিকচার নিয়ে আসি ধরেন আমি বার্গারের এই পিকচারটা নিয়ে আসলাম এখানে অ্যাড করে দিব বরং এখানে টিক মার্ক দিয়ে অ্যাড করে দিতে হবে পিকচারটা অ্যাড হয়ে গেছে এর আগের বারও অ্যাড হয়েছিল ঠিক আছে একটা যেহেতু একটা অ্যাড করা দরকার আমি একটা অ্যাড করলাম পরে এখানে লিখলাম বেস্ট গিট বেস্ট ফাইভ সেলার গিট বাই নাও বাই নাও ঠিক আছে দিয়ে দিলাম একটা তো এবার লেখা লেখা শেষ এখান থেকে লেখাটা উপরে শো করতে হবে দেখছেন আর এটা হচ্ছে পিকচার নিচে দেখেন ফাইবারের কমেন্ট শেয়ারের একটা অপশন আছে এবার শিডিউল করব তাহলে আমরা শিডিউলে ক্লিক করব শিডিউল শিডিউলে ক্লিক করে কোন তারিখে শিডিউল করবেন সেটা ধরেন বাইশ তারিখে শিডিউল করলাম করে টান দিয়ে দিলাম ডিসেম্বরের বাইশ তারিখ ঠিক আছে করা শেষ তো কয়টা পোস্ট হবে একবার পোস্ট হবে না দুইবার পোস্ট হবে না মনে করেন এটা এভরিডে পোস্ট হবে এভরি দুই দিন পর পর এটা হবে দরকার নেই আমরা একবারে ওয়ানে দিয়ে দিব ঠিক আছে one post just on infant দরকার নাই ঠিক আছে এরকম যখন মনে তখন উঠতাম আর বাইশ তারিখে দরকার নেই তাহলে রেগুলারই হবে এটা এরকমই থাক বাই ডিফল্ট অবশ্যই আপনি উপরে এটা সিলেক্ট করে পোস্টে ক্লিক করবেন তাহলে হয়ে যাবে একটা পোস্ট হয়ে গেছে এই শিডিউলটা দেখবো কোথা থেকে শিডিউলটা আমরা শিডিউলে গেলে হয়তো দেখতে পারবো আমরা একটু শিডিউলে যাই ওখানে মার্ক হয়ে থাকবে ঠিক আছে মার্ক হয়ে থাকবে যে বাইশ তারিখে একটা পোস্ট করা হয়েছে শিডিউলের ভিতরে লেখা থাকবে যে এই ক্যালেন্ডারের ভিতরে সাপ দেওয়া থাকে দেখি আসে কিনা একটু রিফ্রেশ করি বাইশ তারিখে ক্লিক করি হ্যাঁ দেখছেন বাইশ তারিখে যখন ক্লিক করছি এটা আমি আসলে মার্ক দেখাইতেছে না দেখেন আমি অন্য বলা একুশ তারিখে ক্লিক করলাম পোস্ট দেখাবেন আমি দেখছেন একুশ তারিখে ক্লিক করছি নিচে কোনো পোস্ট নাই যখনই বাইশ হ্যাঁ। তারিখে ক্লিক করলাম তখনই দেখেন নিচে কিন্তু পোস্ট দেখাইতেছে তার মানে বাইশ তারিখের শিডিউলটা হয়ে গেছে বিষয়টা বুঝতে পারছেন আর হ্যাঁ। হুটশুটে আর হুটশুটে যেটা হয় আপনি ক্যালেন্ডারের উপরে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করলে এখানে পোস্টের একটা অপশন নিয়ে যাবে এরকম করে মানে এখানে নিচে দেখায় এখানে উপরে দেখাবে সেম প্রসেস বিষয়টা বুঝতে পারছেন কারো কোনো জায়গায় সমস্যা হবে এরকম করতে গেলে আপাতত না প্র্যাকটিসে না গেলে বোঝা যাবে না হ্যাঁ ওকে আপাতত এইভাবে প্র্যাকটিস করেন ঠিক আছে আমাদের এগুলা তো বুঝলেন এগুলা সোশ্যাল মিডিয়া অ্যাড করার জায়গা এটা হচ্ছে ড্যাশবোর্ড আমাদের ড্যাশবোর্ড কয়টা পোস্ট করছি কি কি আছে আমাদের ড্যাশবোর্ডে আমরা এখান থেকে দেখতে পারবো কেউ যদি আপনাকে মেসেজ করে বা কয়টা মানে কেটা কয়টা লাইক দিছে ঠিক আছে এগুলো আমরা এখান থেকে সবকিছু দেখতে পারবো সবকিছু এই ড্যাশবোর্ডের এখান থেকে দেখতে পারেন এখানে যদি আপনার ইনিস ফেসবুকে আসেন তাহলে ফেসবুকের যাবতে দেখতে পারেন এখান থেকে গুগলে দেখলেন গুগলে সবকিছু দেখতে পারেন ইনস্টাগ্রামের ইনস্টাগ্রামে সবকিছু দেখতে পারেন এটা হলো রবট ঠিক আছে আপনি চাইলে এখানে আপনার এসএমএস সেট করে রাখতে পারেন আপনার যখন কোনো কেউ একজন মেসেজ করবে তা ওখানে এখানে মেসেজ ঢুকবে এখানে উঠবে ঠিক আছে ওকে বিষয়টা এবার আসি হলো শিডিউল শিডিউল তো আমরা দেখলামই এবার আসি মাই অ্যাকাউন্ট অ্যাড অ্যাড তো আমরা বুঝলামই যে অ্যাড করতে হয় কিভাবে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট হ্যাঁ তো এটা হচ্ছে গ্রুপ গ্রুপও আপনি ম্যানেজ করতে পারবেন এখান থেকে অ্যাড এ গ্রুপ ঠিক আছে তারপরে ক্যাপশন ক্যাপশন কি কি ক্যাপশন চান এগুলো এখান থেকে অ্যাড করে নিতে পারবেন আমাদের আর কিছু লাগবে না এটা সিম্পল একটা সফটওয়্যার ঠিক আছে কিন্তু কাজটা অনেক বড় আপনি অনেকগুলো অ্যাকাউন্ট অ্যাড করে কিন্তু কাজগুলো করতে পারেন তো আর বেশি নাই গিয়ে ক্লাস স্টপ করে দিই ঠিক আছে